সাধা কাগজটে গলা মো ঠিকনা তে ছাড়ি কহ এই দুনিয়ারে কিয়ে অছি মো আপনা প্রতিটি মুহূর্ত জালি যায় মারে তো প্রেমর ভাবনা সবুয়াড়ে দিশে তো প্রতি ছবি কেমিতি জীবি